কলি হ্যাঁ। আসে আসে আসে গোনান খালি সব শরীরে লাগে তুই লাইন করাই দাও আর আসো আর গেলাম গ্রামে হারা গ্রামে আটো ভাই এলাকায় তো মুই দেখছো আগে এলাকায় নতুন আইস ভালোই লাগে হুম খবর লাগাই তো কোন বাড়ি আইস খবর জামু আনে যাইয়া একটু খোঁজ কর্ম খোঁজ করিয়া কোন বাড়ি আইছে ওইটা মোর দেখতে হইবে ভাই একটু করতে পারবি আমার আমি কইছেন লাইন কুসুম আল্লাহ আল্লাহ ওইখান তো খবর দিলাম কোন সময় এখন ভাই না আমার তো এক এক জায়গায় এক একটা শিটিল দেওয়া ওইখান তার মাইয়েটার তো খবর লই পাড়াইলাম কি খবর লইয়া এক কই করি আজও এক লগে দুই তিনটে এক জায়গায় হয় না এই মাইয়া কোন দিক থেকে কোন দিক যাবো খাই নাই কাজ করা যায় না কি কর্ম করতে পারি না এখন আয় না আমি আচ্ছা যাক করছেন তা কি ডাক এই দুপুর কে কালে খাইতেও যাইয়া ওই আমি ব্যস্ত হলাম তো হুম কি সন্ধ্যার পর কিন্তু আমি কোনা নে আইবেন তোমাগো বাড়ির পিছনে মগো বাড়ির পিছ পিছা বুঝি ওহে কামলা বদল মানে পাশের বাড়ির কামলা মানে আমার এখন আজগো তোমার ইম্পর্টেন্ট কথা আছে আরে আমি অন্য জায়গায় কেন আন দেখছি কাকি বাড়ির কামলা লাই দেবে লাগে মোরেও দাও খেয়া পামো অনে আর আজগো আজগো টু ম্যানেজ করো তা কোনা নে করবেন তাই খেজুর তলাটের লাগাবো মানে বইয়া তো তোমার লাগে নিরিবিলি আলাপ করতে হইবে মন মেজাজ ভালো না দেখি করা যায় আপনার হয় কি খালি দেই গরম খায় না আপনি বিভিন্ন বিভিন্ন কাজকর্ম থাকে তো আবার কোন মাইরা ফোন দেছে না না কোন মাইরা ফোন দেনা এরা অন্য লোক ফোন দেছে ব্যবসায়ী সত্যি কইেন কিন্তু না না আমার লাগে করেন না আমি কিন্তু জানি মনে তুমি ব্যতীত কোন মাইয়া গো আমি কোন মাইয়া চাই না

উনি এবার কি করে ভাই ভাই কি ওই যে কি ওই যে কোনডা ক কোনডা ওই যে মাইয়া আরে মাইয়া সামনে বই কত মাইয়া মাইয়া কি তুমি না এইমাত্র কি কইলা আমারে না উজতের মাইয়া শালিশি আছে শালিশির ব্যাপারে কথা কইছ তো ওই যে জামু ভাই সত্য কথা কয় তো আমার কখন মনে পড়ছে না না না না অন্যমাই একটা কাজ আমি কিন্তু আমি কথা বন্ধ করে এই সব সবাই সামনে বসে সব কথা যায় আমি কথা না না না ও তুই গেছে কিসের বাড়ি দিয়ে গেছে না ওই কি এখন কে দা ভাই তুই এই সামনে বই কইলে হলে কি হয় না না ইয়ে- কি ওজৈত্যের মাই আছে না হ্যাঁ এই ওজৈত্যের মাই আমি তো এলাকায় থাকেন না বেশি হ্যাঁ এই ওগো ওগো বাড়ি খোঁজ লইছি হ্যাঁ ও যাই দেই যে মুর্রা বানতে আছে হ্যাঁ মুর্রা বান্ধে ওর মায়ের মুর্রা বান্ধে জিগেছি আর কি ওই কথাবার্তা কইছো কথাবার্তা কইছি ওই ওর মাল্লা কইছি যে এগো কেডা তুমি আহন আমি তোমার দা কই হন তুমি যাইয়া এই মাইগর মোবাইল নাম্বার আনবা মোবাইল নাম্বার আনিয়া হেয়ার পর টাকা পয়সা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লোক লাউস দেখাবা দেখাইয়া আমার বাবে আমার দ্বারা ক্যামে তুমি আনবা বাও করিয়া সেই কিন্তু তুমি যদি না করতে পারো এবার কিন্তু তোমার চাকরি নাই ভাই তোমার কোনো চাকরি থাকবে না ভাই মুই চেষ্টা করবো ভাই চেষ্টা না মাই আমার ওগ্য পছন্দ হয়েছে ওগ্য আমার সয়ে খাইছে আমার লাগবে যা লাগে সব দেবো দেবেন দেবো সব দেবো তুমি ম্যানেজ করো ব্যবস্থা করো তাই ওর গার্জেন মুর্জন যা আছে সবাই লাগে কথা কইয়া সব ঘুষ করি আইবার আবার আনার ব্যবস্থা করো আমার কথা কর ঠিক আছে কারণ তুমি যাও তোমার তোমার আর কোনো দিক কাম নাই তুমি যাও তুমি ওই তুমি ওইখান হ্যাঁ। জগতের বড় টাকা মা বাপ অনেক অনেক

মুই কোনো কোনো কেসে পড়ি নাই তোমাকে ওই ঝামেলায় মুই পড়ি না ও তুমি বাইরে আমি ভালোবাসো না টাহারে ভালোবাসো কেডা আরে ভাই বিয়ে হরে নাই ভাই কত কবা হ্যাঁ। আর তুমি আচ্ছা। কিন্তু আচ্ছা। ঠিক আছে ঠিক আছে এখন করতে চাচ্ছেন কি এই ডেলি ডেলি পলাই পেলাই আমি আপনার লোকে দেখা করতেন না এখন দেখা করতাম আমার তো কত সময় লাগে না আর কি করবেন না কানা করে বান্ধবীদের টিটকারি দেয় আর কত কিছু করে এটা টিটকারি দিলে তো কি হ্যাঁ সবাই জানে তোমার আমার এটা সবাই জানে জানে তো বেশি সমস্যা বাপে দেখছি পোলা দেখতে আছে মরে নাকি কয়দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবে আমি কি করবেন কিছু কি বুঝাবো কয় আমি কইলেই কয় ওটা দিয়ে বাদাই মেয়ে ওটা দিয়ে দুইটা বিয়ে আছে তোমারে কি নে তোরে কি নেবে এবার তো জুতো পিস মানে করেন ঘরের তা তো একটা সোজা নাই সব দিয়ে মরে দিছে তার তো তুমি তো কও নাই যে হে টাকা পয়সা আছে ই হে আমারে ইয়া ই করে দেবে ও তো মই বুঝি মোর বাপে কি বোঝে বাপে তো কয় তাহাইতে দেখি তুই তরকারি রানবি জোল রানবি আরো কত কিছু কয়েকটা হইছে বড় একটা বিয়ে তো পোলার লগে যাবি না আমি তো মনে করেন আম্মের দিক চাইয়ে কিছু কই না আমারও আম্মেরে ভালো ভালো লাগে একটু মোর তো ইচ্ছে একটা সংসার পাতি আমি তো একলা পারি না তুমি টেনশন করো না এই সামনের সত্তিরের পরই

এখন তো মরে দেখতেই হবে না ঘর দিয়ে বাইর করে নিষেধ করিয়ে দিয়েছে আর আমি আছেন দেখালো আমি আছি ডরে ডরে এখন ওই কথা কম মনে আমি কথা কইয়া গুজগাছ কর মনে তুমি টেনশন করিও না গুজ আপনি করবেন কবে করবেন করতেই না মরে না বিয়েটা দিয়ে দে আমের কপাল দেন না মুই যাই আর মোর কপাল দেন আম্মে জান আমি তো দুঃখে বাসি না দুঃখে বাসি না তুমি টেনশন করিও না সব ইনশাআল্লাহ কই দিই আমরা ওরে ভাই রাজি করছি ভাই কি রাজি করছি ভাই কি রাজি করছো করছি ভাই

কি কও কিছু না ভাই মোরে ওই মোরে একটা শালি মানে একটা শালি শুই দিনে মোরে তুই ওই যে রাজি কারণে তুই ফাউল হারা এলাকা নাড়াই খাবি তুই তুই কি অশান্তি দিতে চাও হ্যাঁ অশান্তি দিতে চাও তোরে তো লাড়ি লুডি পাইনি নাইলে পিড়ে পুড়ে সোদা করিয়া লাইছি না না ওর কোন দোষ নাই ওরে আমি একটা তুমি এর কথাই কইও না আমি তোমার বুঝ জ্বালাইছি তোমার লাগে আমার যাওয়া লাগবে না তুই যা তুই যা তুই যা তোমার লাগে আমি থাকবো নয় বাপে যেটা না থামো কও তুমি কও না অন করলে কথা কইছি রাখো না রাখো না ওড়ার দিমান তো তাই ওড়ার তো তাই তুমি কি জুতা দিতে দেবে হ্যাঁ তো সত্যি কথা কইছি না না না না আরে জুতা জোড়া লইয়ে লই জুতা জোড়া নেবে কিডা নাও মা তোমার ওকে দিয়ে নাও নাও হকালে নাও অনেক কয় একবার একটু করিয়া লোক মোর ঘুমনে একবার একটু পরিচালক মোর হোমনে হোমনে একবার একটু পরিচালক মোর সামনে সামনে একবার একটু পরিচালক আমি রে খলতে ছিলাম এই কয়দিন হেরি কেন চালাইয়া কথা আছে আমনের লাগে কই এলেন তা শুনলাম তোর বাইরে বলে মা ইটি আবার ঠিক করে দাও কইস কেডা তুই দান্দালিয়াম শুরু করছো এ তুই দান্দালিয়াম শুরু করছো আমি কিছু হনছে শুনি তো তুই নাকি আবার তোর বাইরে ওই বাড়ি ওই এলাকার মাইয়া ওই এলাকার মাইয়া কি ঘুষ টুস খাও কি বলে আবার ঘুষাই দাও আমার লাগে তোর চেউয়া বাপ আছে একজন শরীরে চেউয়া বাড়িতে কিন্তু থাকবে না আড্ডিও তোর ভাই তোরা বাঁচাইতে পারবে না এই বুঝ দেয়া

কবি কি পিছনের পোলায় আছে ভাই হারান না ভাই লোক আমার কাছে পরিচয় করাই দিই আর কথাবার্তা আমরা নিজেরা নিজেরা কইবে না নে এই বুঝাইয়া পিছন দিকে কেউ দেয় না গোপনে পিছন পিছন দিয়ে এই মগাই কেওয়াতালা লইয়া যান আস্তে আস্তে যাইস কেউ যদি দেয় না টাইম যাইস তো বক দা গোপনে পলাই পলাই মাইল চালু মাল তুই গোপনে আবি লইয়া ওর মাই ভাই দুর্নৈদেরই চালু চালু হইলো তুই গোপনে পিছন পিছন বেরপাড়ের মধ্যে দিয়া হ্যাঁ। লইয়া যে গায়ে তুই যা লইয়া যা আমি যে বস শুনেন আমি যে খারাইবেন বই যে খারাই নিয়ে দুই তিন মিনিট পাঁচ মিনিট বেশি লাগবে না মোর আমতে তুই যে যাবি যা হ্যাঁ। যা লাগে সব একবার বড়ি গিলেইতে বা তোমার টাহা পয়সা গাড়ি মানে গাড়ি বাড়ি তোমার কিছু বাইরে যে কি গাড়িটা করাইছি হ্যাঁ ভাই তো তোমার দিকে পুরো আশ্বাস ভাই তোমার দুর্নীতি কিছু বোঝে না একবার যদি লাইন জিত কিন্তু ভালো হ্যাঁ, ভালো আছেন আছি কেউ কিছু জানবে না তোমার ধ্যান যা লাগে সব আমি বুঝবো তুমি রাজি হয়ে যাও কোন লাগবে কি খালি কাউ লাগবে তো অনেক কিছু বোঝেন না তোমার যা লাগবে সব দেবো তুমি কি রাজি হয়ে খালি কও রাজি তো দিছি ওই বাইদারে রাজি রাজি তো ল চলো যাই আমরা যাই আর কোনো টেনশন নাই তোমার যা সব দিন চলো চলো চলো চলো হ্যাঁ, ব্যাপার তো অনেকগুলোই তবে একটাই কম এখন সময় নাই আর কি কি বলো কইতেছিলাম আমি তো সবই জানেন ওই যে আমাকে এলাকার বড় দাদা এর লাগে তো অনেক বছর ধরে এই রিলেশন করছিলাম তো এখন তোমার বয়স কি আর মধ্যে আবার রিলেশনও করছো নাক দিলে সাপ দিলে আর দুধ দেয় এখন রিলেশন করছো এর মধ্যে আর কি হইছে কও খুললে কও বুলে টুলে করিয়া লাইছি এখন কি করো দিশা পাইনি হইতে আমার দ্বারে আইছি আর কি হইছে কি কও যে হে না কি এখন অন্য মাইয়ের বিয়ে করবে আমার থেকে কেডা ওই যে কইতে কেমন জানি লাগে আমি তো বোঝানি সব আমি আর কি ও আলাদা হই বুঝলি হ্যাঁ। হে হে আমার জীবন সংসার বরবাদ করার পিছনে পড়ে লাগছে হে এদিন সুন্দর ভাই এ সুন্দর যে আমার জীবনটা বরবাদ করে এদিকে ও যত দান দিল্লেম করি ও নাড়ামি করি আমার সংসার দেয় না আমি লাগাই লাগাই পরে কাম দাও তুই পরে কাম নলা নলা ছুড়ে দিচ্ছে কেন না নলা ছুড়ে এদিকে দাঁড়ে দাঁড়ে দাঁড়ে আই যত অশান্তির বলি ও আরে এদিকে গাও গা কোন ভাই এদিকে কি শুরু করছো কি তুই এলাকায় এই কথা

তবে দাদা ওইসে কি এর পরে দেখেন এলাকায় আবার হনলে টনলে মোর তো মান সম্মান থাকবে না আমরা এটা তুমি চিন্তা না এলাকায় কেউ হনবে না আমি আমি ছাড়া কেউ কেউ গুছকাই গুছাইতে পারবে না আমি গোপনে দেখে আমি এটা হনো মান সম্মান থাকবে আমি এটা গুছাই যেতে আসি তুমি কোনো চিন্তা করিও না যাও একটা হই যাইবে না ব্যাপারে আমি আমি আপনার আমি কি এটা তুমি দেখো তুমি চিন্তাই আচ্ছা। করো না তুমি যাও আমি যাই হ্যাঁ তুমি যাও চলে বাড়ি যাও তুমি বাড়ি যাও কেউ ব্যাপারে কোনো কথা বললি না আর আমি ওর দেখতেছি তুই কি জামু এই তুই যাও কে সামনে সামনে সামনে সামনে তুই আর শুরু করছো কি আয় আসে আসে আসে খালি সব শরীরে লাগে তুই লাইন করাই দাও আর আসো আর গেলাম গ্রামে হারা গ্রামে এগুলো কি শুরু করছো তুই এই এলাকার বাণিজ্য থাকবে তে তোর জন্য বাহ ভালো কথা কইছেন একটা হ্যাঁ খারাপ না মুই আসলে ভাই মোর সংসারে তো অভাব হ্যাঁ, তোর সংসার অভাব এদিন মাইয়ে মুই আনি দিয়ে অভাব পূরণ করবি এটা কোনো কথা সংসার অভাব ভাই গরিব মানুষ মরে তো টাহা দেয় ও হে তোমার টাহা দেয় আর এই দিনে এর সংসার ও সংসার ভাঙবি এবার ইজ্জত নষ্ট করবি ওরা আয় কাতয় ওরা তো আয় উড়ে গেল তো বয়স কি হোক বয়স হয়েছে আর বন্ধু ওরা তাইবি এলে তুই এই আইন দিবি বেড়ায় ভালোই যে কই দিলাম এলাকা নাল কিন্তু তোর সারাও লাগবে এককাল সোজা হই যা বুঝছো কান ধর তাইলে তো কোনো মাইয়া আনি দিবি না কান ধর কান ধর বহ একশো ভিড় উঠবি ববি আমি গেলাম এই ওই ওরা দেখবে সবাই চাই রয়েছে বাড়ির মধ্যে লোকজন এরা দেখতে আসো তুই উঠতে বইতে আসো তুই আর কি আর কান ধরি আর বাউকা হয়েছে কি ভাই ক আসতে ক কি হয়েছে কি ক কি হয়েছে কি হয়েছে কি ক সমস্যা হয়েছে কি ক ভাই তো মারা তো আসলে আমের দিন এটা ওই যে এই এই যে মাইয়ে নালিশ করছে তারে হয় কিছু আবার না কই নাই অবশ্য কিছু কিছু আমি দেখতে আছি পাও দেখি কিছুটা আমারই করে এলাম আর তা দিলে হ্যাঁ, মোরে কান ধরাইছে আবার কইছ তোর এলাকা আমার ফোন দিবি না কারণ যে তোরে যে ধরছে ওরে আমি কিছুটা দিয়ে থামাই দিতে আমি তুই ওদিকে লাইন লাগাইছ কি ওটা লাগাইছি ওইটা তুই ব্যবস্থা কর আমি ওটা থামাইতেছি যা আমি বুঝবো না তুই যা তুই যা তুই যা ভাই ওটা ভাই ওটা কিন্তু তোর বেশি লাগলে বেশি দিমু টাকা যা টাকা লাগে তুই টেনশন করিস না তুই যা ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে যা যা হ্যাঁ ঠিক আছে তোর যা তোর যা লাগে দিম যা যা